আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুলহিলামিন ওয়ালা আলহি আজমাইন আম্মাবাদ ইল আলিম মিন শৈতন রজিম মিন হামজিহি ওয়ানফিহি ওয়ানফসি রহমান রহিম অকুল জে আল হাক্কু বাতিল সুপ্রিয় শ্রোতা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সোশ্যাল মিডিয়া মানে সমস্ত জায়গাতে আপনারা দেখবেন যে বর্তমান প্রেক্ষাপটে ইসলাম বিদ্বেষী যারা আছে এবং পাশাপাশি ইসলাম বিদ্বেষীদের সঙ্গে কিছু হিন্দু এবং কিছু খ্রিস্টান মিশনারি তাই সকলে একত্রিত হয়ে ইসলামের মানে সমালোচনা করার ক্ষেত্রে তারা সর্বদা একটা বাক্য বলে মুসলিমদেরকে কটু মন্তব্য করার চেষ্টা করে সে বিষয়টি হচ্ছে হুর আপনারা অনেকেই হয়তো এই হুর প্রসঙ্গে আপনারা শুনেছেন নাস্তিকদের মুখ থেকে হোক বা কোন ইসলামিক স্কলারের মুখ থেকে হোক তো হুর প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে অনেক রকমের কথা মানে কোনো কিছু ঘটলেই দেখবেন যে হুর প্রসঙ্গে আলোচনা করছে ঠিক এইভাবে অনেক হিন্দু স্কলার যারা আছে যারা ইসলামকে সমালোচনা করার ক্ষেত্রে গিয়ে হুর প্রসঙ্গে নিয়ে এসে বিভিন্ন রকমের মন্তব্য তারা করে থাকে তার মধ্যে একজন রাহুল আরিয়া আছে মহেন্দ্র পাল আরিয়া আছে তাছাড়া আরো নাস্তিকদেরকে তো আপনারা দেখেছেন তাছাড়া আরো অসংখ্য হিন্দু স্কলার তারা বই পর্যন্ত লিখে ফেলেছে যে আল্লাহর অন্তিম গতি পতিতালয় এই মর্মে বই রচনা করেছে হুরদেরকে বেশি নারীর সঙ্গে তুলনা করেছে আপনারা দেখেছেন এর আগেও তো যাই হোক যেহেতু ইসলামের প্রতি অভিযোগ আছে তার জন্য আমরা জবাব দিতে বাধ্য তাই আপনাদের সামনে আজকে একটি হুর প্রসঙ্গে আপনাদেরকে জবাব দেওয়ার জন্য আজকে এসেছি প্রথম কথা তাদের দুটো অভিযোগ প্রথম এক অভিযোগ এক হচ্ছে এটা যে মুসলিম পুরুষরা যদি মৃত্যুবরণ করে স্বর্গে যদি যায় তাহলে তারা হুর পাবে নারীরা কি পাবে নারীর জন্য তো কিছু বলা হয়নি যারা এই অভিযোগ করে তার এক নম্বর মূর্খ বিন্দু পরিমাণে সন্দেহ নেই পবিত্র কোরআন সুরা হামিম সাজদা সন নম্বর একচল্লিশ আয়াত নম্বর একত্রিশ সুরা জুকরুব সন নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর একষট্টি থেকে একাত্তর পর্যন্ত আল্লাহ সুমতাল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সেই মুসলিম একাধিক হাদিস এসেছে জান্নাতে বর্ণনা যেখানে যে সমস্ত জায়গাতে এসেছে আল্লাহ এবং আল্লাহ রসুল দুজনে বলেছে যে নারী মুমিন পুরুষ হোক আর মুমিন নারী হোক তারা জান্নাতে গেলে তারা এমন কিছু বিষয় পাবে যা চোখ যা দেখেনি হৃদয় যা কল্পনা করেনি কান যা শ্রবণ করেনি এমন তাদেরকে গিফট দেওয়া হবে তাই স্পষ্ট জান্নাতে গেলে সেখানে মানুষ সেখানে যেটা চাইবে সেটা সে তাকে অবশ্যই দেওয়া হবে মানুষের ফিতরাতের মধ্যে যেটা আছে অনেকে বলতে পারে যে জান্নাতে গিয়ে আমি অন্য কিছু চাইবো খারাপ জিনিস কিছু চাইবো জি না জান্নাত আপনার এই ফিতরাত ইনশাল্লাহ থাকবে না জান্নাতে যেগুলো আপনার জন্য কল্যাণকর হবে আপনার মনোবাসনা যেগুলো পূর্ণ হবে সেগুলো কোনো খারাপ প্রবৃত্তি ইনশাল্লাহ সেদিন থাকবে না তাই জান্নাতে একজন নারী যদি পঞ্চাশখানা যদি পুরুষ চাই সে পেতে পারে আবার কেউ যদি হুর তাকে যদি কাউকে যদি সত্য দেওয়া হয় সে যদি সত্যটা না নিয়ে একটা নাই সেটা তাও কোনো ব্যাপার নয় তো যাই হোক প্রথম অভিযোগ হচ্ছে এটা যে জান্নাতের নারীরা কিভাবে জান্নাতের নারীরা যা চাইবে ইনশাল্লাহ তাই দেওয়া হবে দ্বিতীয় প্রশ্ন যে হুর নিয়ে অনেক হিন্দুদেরকেও দেখছি এবং খ্রিস্টানদেরকে দেখছি তাদের অনেক মাথা গরম অনেক মাথা ব্যথা যখন তখন মুসলিমদেরকে কটুক্তি করতে গিয়ে যারা হুর হুর এমনকি news channel Indian news channel কিছুদিন আগে দেখলাম জি নিউজে এই হুর হুর প্রসঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে তো যাই হোক এই জন্য আমাদেরকে জব দিতে বাধ্য হলাম তবে মনে রাখবেন যারা হুর প্রসঙ্গে আপত্তি করছে এরা আসলে নিজেরা ধর্মগ্রন্থে পড়ে নাই যদি খ্রিস্টানরা যদি আপত্তি করে খ্রিস্টানদেরকে বলবো ওঠান আপনাদের বাইবেল গসপলাপ ম্যাথি উনিশ অধ্যায় তেইশ থেকে পঁচিশ অনুচ্ছেদ যিশু জিজাস ক্রাইস্টকে যখন তার অনুসারে জিজ্ঞাসা করছে যে প্রভু হে প্রভু আমি তো আপনার অনুসরণ করতে গিয়ে আমি আমার পিতা মাতাকে হারিয়ে ফেলেছি আমার পরিবার হারিয়েছি স্ত্রী হারিয়েছি সমগ্র এই পৃথিবীকে আমি হারিয়ে ফেলেছি আমি যদি মৃত্যুবরণ করি যদি স্বর্গের যে প্রবেশ করতে পারি তাহলে আপনি আমাকে কি দেবেন জিজাসকায় সেদিন তখন তিনি বলেছিলেন যে তুমি যদি মৃত্যু পরে যদি কি মানে স্বর্গে যেতে পারো সেদিন পৃথিবীতে তুমি যা যা হারিয়েছ তার শতাধিক দেওয়া হবে মানে তুমি যদি একটা যদি স্ত্রীকে তুমি হারিয়েছ আমার কারণে হারিয়েছো তোমাকে স্বর্গে রাজ্যে তোমাকে একশো খানা স্ত্রী দেওয়া হবে উঠে দেখেন বাইবেল স্পষ্ট গসপেল ম্যাথি উনিশ অধ্যায় একদম পরপর তেইশ থেকে সাতাশ অনুচ্ছেদ পরপর আলোচনা করা হয়েছে তাই খ্রিস্টানরা যদি হুর প্রসঙ্গে আপত্তি করে আমরা বলবো যে মুসলিমদেরকে বাহাত্তরটা হুরের কথা বলছেন আপনাদের একশো কোনা হুর তথা স্বর্গীয় রমণী এগুলোকে লোকাবেন কোথায় আপনাদের স্বর্গে তো নারী দেওয়া হবে আর স্বর্গে নারী দেওয়া হবে তথা হুর দেওয়া হবে তো এটা নিয়ে এত আপত্তি করার কি আছে স্বর্গ সেটা হচ্ছে শুধু আরামের জায়গা জান্নাত একটা আরামের জায়গা ওখানে যদি নারী যদি না থাকে যদি একজন পুরুষ যদি নারী না পায় তো এটা আবার কিসের আনন্দের জায়গা যে বিবাহিত তারা বোঝে যে একটা নারীর একটা পুরুষের জন্য নারীর দরকার কতটা আবার পুরুষের জন্য নারীর জীবন দরকার আছে নারীর জন্য পুরুষের দরকার আছে তো এমন এমন একটা আপনাকে স্বর্গে দেওয়া হলো যেখানে কোনো মেয়ে নাই বা আপনার স্ত্রী নাই তো ওটা আবার কেমন স্বর্গ ওটা কি স্বর্গ বলা যাবে স্বর্গ মানে আপনার প্রবৃত্তি আপনার মন যা চাই সমস্ত কিছুকে আপনার মেটাবন্ন হবে এটাকে তো বলা হয় স্বর্গ বা জান্নাত স্বর্গ লোকে না ভয়ঙ্ক কি চেনাত্তায়াতে বিবেতিগো বিবেতি গো না স্বর্গলোকে পরিষ্কারভাবে খট উপনিষদ অধ্যায় নম্বর এক বলি নম্বর দুই মন্ত্র নম্বর এগারোতে বলা হয়েছে স্বর্গলোক তথা জান্নাত হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষের সমস্ত মনের বসরে পূর্ণ করা হবে সেখানে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তো স্বর্গ তো এটা থাকবে স্বাভাবিক তো এটা নিয়ে তো আপত্তি করার কি আছে তারপরে আমরা বলবো হিন্দু দাদাদেরকে যে আপনারা বলছেন যে হুর হুর করে আপনারা পাগল মনে রাখবেন যে মুসলিমদেরকে মৃত্যুবরণ করলে তাদেরকে যে বাহাত্তর খানা হুর দেওয়া হবে এই মর্মে একটাও সহিহাদিস নাই একটাও সহিহাদিস নাই যারা রচনা করে গেছে তারা আজ থেকে প্রায় এক হাজার দেড় হাজার বছর আগেই তারা এই হাদিসের ব্যাপারে বলে দিয়েছেন এটা সেই সূত্রে প্রমাণিত নয় ইমাম ইয়াহিবনু মাইন আবি হাতেম জোরা রাজি আল্লাহ তালাহ তিনশো চন্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন তারা এক হাজার বছর আগে বলেছে এই মর্মে একটা হাদিসে সহি নয় জি শহীদরা বাহাত্তরটা পর্বে এই মর্মে কিছু বর্ণনা আছে এটা সহি কিন্তু মুসলিমরাই যে বাহাত্তরটা হুর পাবে এই মর্মে কোনো বর্ণনা নাই তারপরে এক শ্রেণী মানুষদেরকে দেখছি তারা খুব লাফালাফি যে মুসলিমরা বাহাত্তরটা হুর পাবে হুরের লোভ হুরের মানে লোভ দেখানো হয়েছে মুসলিমদেরকে তা আপনাদেরকে বলবো যদি ইসলামে বা মুসলিমদেরকে যদি আপত্তি করেন আপনারা কি আপনার ধর্মগ্রন্থ পড়ে দেখেছেন আপনার ধর্মগ্রন্থে কি কথা লিখা নেই পবিত্রগণে যতবার আছে তার চেয়ে দ্বিগুণ আপনাদের ধর্মগ্রন্থে একই কথা আছে ভগবান শ্রী শ্রীকৃষ্ণ অর্জুনকে লোভ দেখিয়েছে দেখায় নাই শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় দুই মন্ত্রমের এক থেকে শেষ পর্যন্ত বলুন গোটা মন্ত্রে শুধু লোভ দেখানো হয়েছে তাকে লালস দেখানো হয়েছে যে অর্জুন তুমি যুদ্ধ করো অর্জুন তুমি যুদ্ধ করো যুদ্ধ করলে তুমি এটা পাবে যুদ্ধ করলে সেটা পাবে বলতে বলতে আসেন আমরা কিছু হিন্দু ধর্মগ্রন্থ থেকে দেখাই যে হিন্দু ধর্মগ্রন্থে বহু স্ত্রীর কথা মানে স্বর্গে গেলে যে বহু স্ত্রী পাবে অসংখ্য স্ত্রী পাবে হাজার অফসারা পাবে অফসারা মানে যারা স্বর্গে যাবে স্বর্গের হচ্ছে মানে রমণী স্বর্গ রমণী দেওয়া হবে গিফট করা হবে তাদের সঙ্গে ক্রিয়া করবে কাজ করবে সেক্স করবে এই মর্মে একাধিক একাধিক মন্ত্র এবং শ্লোকে পরিপূর্ণ গোটা হিন্দু হিন্দু ধর্মগ্রন্থে আর এটাকে নিয়ে আমাদের প্রতি আপত্তি করা হচ্ছে আশ্চর্য এটাকে বলা হয় যে চোরে মার বড় গলা বা আপনি যে কোনো ভাষায় বলেন যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কথাটা বলেছে আসেন আমরা কিছু দেখাই যে হিন্দু ধর্মগ্রন্থে হুর প্রসঙ্গে বা স্বর্গীয় রমণী মানে হুর বলতে যে স্বর্গের জান্নাতের একটা রমণী নারী যাকে উপভোগ করবে যারা স্বর্গে তথা জান্নাতে যাবে হিন্দু ধর্মে কি এমন কোনো কনসেপ্ট আছে যে জান্নাতে গেলে বা স্বর্গে গেলে তাকে নারী দেওয়া হবে উপভোগ করবে এমন কনসেপ্ট আছে উত্তর হান্ড্রেড পার্সেন্ট আছে আসেন আমরা কিছু আগে মন্ত্র দেখাই প্রথমে গীতা থেকে দেখাবো আমার কাছে গুলো আছে এটা আর্য সমাজের ইংলিশ অনুবাদ অথর্বেদ ডক্টর তুলসীরাম শর্মার ডক্টর তুলসীরাম শর্মার এটা ইংরেজি অনুবাদ অথর্ববেদ আমার কাছে আছে আরো প্রিন্সিপাল উপনিষদ আছে যেসব বই থেকে রেফারেন্স দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি দ্য প্রিন্সিপাল উপনিষদ তো যাই হোক আপনারা ভাবতে পারেন যে আমরা মনে হয় এমনি এমনি বলছি যে না আমরা প্রমাণ ছাড়া কথা বলি না এটা একটা উবেদ এটা আর্য সমাজের অথর্বেদ স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য সহকারে এটা হচ্ছে সাতপাত ব্রাহ্মণ সাতপাত ব্রাহ্মণ আরো অসংখ্য আছে প্রত্যেকটা রেফারেন্স আপনাদের সামনে দেখাবো প্রথম আসেন দেখেন হিন্দু ধর্মগ্রন্থে স্বর্গের কনসেপ্টের মধ্যে কোনো নারীর কথা বলা হয়েছে কি হয় নাই যেটাকে আমরা হুর বলি আরবিতে তাদের এখানে বলা হয় আফসারা বা স্বর্গীয় রমণী আসেন আমরা কিছু দলিল প্রমাণ নিয়ে আসার চেষ্টা করি আপনাদের সামনে জি আমরা কিছু দলিল প্রমাণ নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা শ্রীমদ ভাগবত গীতা এটা শ্রীমদ ভাগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর সাঁত্রিশ পৃষ্ঠ নম্বর ছেচল্লিশ এটা স্বামী প্রভুপাদের অনুবাদ আপনার যে কোনো অনুবাদ দেখতে পারেন মিলে যাবে কি লেখাচ্ছে দেখেন হে কুন্তীয় পুত্র যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করিবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও মন্ত্রটা ভালোভাবে লক্ষ্য করে দেখেন হে কন্তীয় পুত্র মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে হে কন্তীয় পুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গে যাবে মানে তুমি যদি যুদ্ধে যদি মৃত্যুবরণ করো মুসলিমদের ভাষায় যদি শহীদ হও তাহলে তুমি স্বর্গ তথা জান্নাতে যাবে জান্নাত লাভ করবে স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে আর জয়ী হলে মানে যুদ্ধে যদি জিতে যাও যেটাকে আমরা বলি গাজী এই জয়ী যদি হয় তাহলে পৃথিবী ভোগ করবে পৃথিবী ভোগ করবে মানে যুদ্ধ থেকে মাল যতগুলো আছে যেটাকে আমরা গণিমতের মাল বলি সেই গণিমতের মালের কথা শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন নম্বর দুই মন্ত্রময় সাঁত্রিশ থার্টি সেভেন স্পষ্ট আছে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও শ্রীকৃষ্ণ বারবার বলছে কন্তের পুত্র যুদ্ধের নিহত হলে স্বর্গে যাবে স্বর্গে গিয়ে কি পাবে যদি যুদ্ধে জয়লাভ করে তো স্বর্গে গিয়ে কি পাবে যদি জয়ী হয় তাহলে পৃথিবী ভোগ করবে মানে পৃথিবীতে সমস্ত সম্পত্তি তাদের হবে এটা বুঝতে পারলাম গরিমতের মাল পাবে কিন্তু একজন ব্যক্তি যদি যুদ্ধে যদি নিহত হয় মানে যুদ্ধে যদি নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে স্বর্গে গিয়ে এই যোদ্ধা এই ক্ষত্রিয় বা মুসলিমদের ভাষাতে মুজাহিদ বা এই ব্যক্তি স্বর্গে গিয়ে কি পাবে জি এটা গীতা থেকে দেখালাম এখন দেখাই আপনাকে কিছু বেদশাস্ত্র থেকে বেদশাস্ত্র আপনার কাছে নিয়ে এসেছি এটা যে পরশ সংহিতা আপনাদেরকে দেখাচ্ছি পরশর সংহিতা পরশর সংহিতা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পরশর সংহিতা এটা এটা পরশর সংহিতা আমরা আপনাদেরকে দেখাবো আট নম্বর পৃষ্ঠা পরশর সংহিতা তৃতীয় অধ্যায় মন্ত্র নম্বর উনচল্লিশ চল্লিশ একচল্লিশ পরপর পড়বেন আমি এখানে বাংলা অনুবাদ আপনাদের সামনে নিশ্চি দেখেন কি বলছে স্বর্গে যদি যাই একজন ক্ষত্র যদি মৃত্যুবরণ করে স্বর্গ লাভ যায় স্বর্গে কি পাবে স্বর্গে কি পাবে দেখেন তবে তাহার অক্ষয় পূর্ণ লোক লাভ হয় যুদ্ধে জয়লাভ করিলে যোদ্ধার রক্ষী লাভ এবং হত হইলে মানে হত হইলে সুরালোকে সুরাঙ্গনা লাভ হয় আপনারা এই বাংলা হয়তো বুঝতে পারছেন না আমি একটু মানে আমাদের কমন ভাষায় যে বাংলা আছে সেগুলো আপনাকে করে দিচ্ছি দেখেন কি বলছে তবে তাহার অক্ষয় পূর্ণ লোক লাভ হয় কেউ যদি যুদ্ধে মৃত্যুবরণ করে তাহলে সে পূর্ণ লোক তার লাভ হবে এবং যুদ্ধে জয়লাভ করিলে যোদ্ধার লক্ষ্মী লাভ হয় যেমন গীতাতে বলেছে কেউ যদি যুদ্ধে যদি জয়লাভ করে পৃথিবীতে আসবে তো পৃথিবী ধন সম্পত্তি পাবে লক্ষ্মী লাভ হয় দুনিয়ার লক্ষ্মী লাভ হয় এবং তা হইলে আর যদি অথবা যখন সে স্বর্গে যাবে সুরালোকে মানে স্বর্গলোকে সুরাঙ্গনা সুরাঙ্গনা মানে কি সুরাঙ্গনা মানে হচ্ছে সুন্দর সুন্দরী নারী আপনারা যে কেউ গুগলে চলে যান বা যে কোনো ডিকশনারি দেখেন সুরঙ্গনা লেখেন সুরঙ্গমে সুন্দরী নারী লাভ হয় মানে কোনো ব্যক্তি যদি যুদ্ধ করে যদি মৃত্যুবরণ করে তাহলে স্বর্গ লোকে সুরঙ্গলা লাভ হয় মানে তাকে নারী দেওয়া হবে এই দেহ ক্ষণ বিধ্বংসী অথবা ইহাতে ইহার জন্য আর রণ রণমরণে চিন্তা কি মানে এখানেও শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলছে যে তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ কেন আর যুদ্ধে যদি মৃত্যুবরণ তুমি করো তাতে স্বর্গে যাবে আর যদি যুদ্ধে জিতে যাও তাহলে পৃথিবীর ধন সম্পত্তি পাবে ঠিক এখানে একই কথা বলা হচ্ছে যদি তুমি যুদ্ধে জিতে যাও তাহলে তুমি পৃথিবীর ধন সম্পত্তি পাবে আর যদি তুমি মৃত্যুবরণ করো তো স্বর্গলোকে যদি তুমি যাও স্বর্গলোকে তুমি অসংখ্য তুমি নারী পাবে তাদেরকে ভোগ করবে এখানে স্পষ্ট মন্তব্য দেখে নেন যে পরাশর সংহিতা তৃতীয় অধ্যায় মন্ত্র নম্বর ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়বেন আমি শুধুমাত্র মানে একটু একটু দেখাচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আসেন এটা পরশার সংহিতা গেল এবার আপনাদেরকে দেখাই আর একটা মন্ত্র আমরা দেখাবো আপনাকে এবার এবারে শ্রীমাত মানে আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে ঋগ্বেদ ঋগ্বেদ দেখেন এটা ঋগ্বেদ সংহিতা কোনো মুসলিমদের অনুবাদ না শ্রী রমেশচন্দ্র দত্ত কর্তৃক অনুদিত শ্রী রমেশচন্দ্র দত্ত একটা ষষ্ঠ পত্রিকা কলিকাতা থেকে ছাপানো হয়েছে আমরা এখানে দেখাচ্ছি ঋগ্বেদ সংহিতা মন্ড নম্বর দশ নয় মন্ডল আর সাতষট্টি হচ্ছে সুক্ত মন্ত্র নম্বর দশ এগারো বারো এটা দেখেন পরিষ্কার কি লিখছে পুষা নামক যে দেবতা যিনি ছাগ বাহনে গমন করেন তিনি যেন যখন আমরা যাত্রা করি তখন আমাদিগকে রক্ষা করেন তাহার প্রাসাদে যেন আমরা সুশ্রী নারী প্রাপ্ত হয় মানে একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে দেবতাদের কাছে ঋষি মনি ঋষি যারা আছে তারা মানে প্রার্থনা করছে দোয়া করছে কি দোয়া কার কাছে দোয়া করছে কিভাবে দোয়া করছে সেগুলো এখানে স্পষ্ট আছে ঋগ্বেদ মন্ডলমান নয় শুকনামার সাতষট্টি মন্ত্রনামার দশ কি বলছে পুষা নামক দেবতা মানে পুষা নামক একজন দেবতা আছে যিনি ছাগন মানে মানে ছাগ বাহনে গমন করে মানে তার বাহক বাহন হচ্ছে ছাগ কিভাবে যে গমন করে তারাই ভালো জানে করেন তিনি যেন তিনি যেন যখন যখন আমরা যাত্রা করি মানে কোনো মানুষ যখন যাত্রা করে তখন আমাদের রক্ষা করে মানে এই পূষা এই দেবতার কাজকে মানে রক্ষা করা যানবাহনকে রক্ষা করে তাহার প্রাসাদে যেন আমরা সুশ্রী নারী প্রাপ্ত হই মানে এই মনীষী গুলো ওই দেবতার নাম অনুসরণ করে বলছে যে আমরা যখন স্বর্গে যাব তার প্রাসাদে তো অসংখ্য নারী আছে আমরা যে সে নারীগুলো পাই আপনারা মুসলিমদের একটা হুর সত্তরটা হরুদ ধরে নিলাম তো আপনাদের এই অসংখ্য নারী যে স্বর্গে পাবেন এগুলো লুকাচ্ছেন কেন এগুলো থেকে কিভাবে বাঁচবেন আসেন একরন্মা মন্ত্র কি বলছে কর্পদি নামক যে দেবতা তাহার উদ্দেশ্য এই সমরসে ঘৃতের ন্যায় মধুর ন্যায় খরিত হয়েছে আমরা যেন অনেক সংখ্যক সুশ্রী নারী লাভ করি অসংখ্য মানে অনেক সংখ্যক নারী পাবে স্বর্গে গিয়ে এই জন্য মনি ঋষিরা ঋষি মনি ঋষি যারা ছিল তারা এই ঈশ্বর মানে তথা দেবতার কাছে দোয়া করছে প্রার্থনা করছে অনেক আপনারা তো নারী তো নেওয়ার জন্য দোয়া করছেন আমরা মুসলিমরা তো দোয়া করি না আপনারা তো মানে সে ঈশ্বর বা দেবতার নাম ধরে দোয়া করছেন যে তার কাছে অনেকগুলো নারী আছে আমরা তার কাছে গিয়ে যেন নারী পাই অনেক অনেক নারী পাই অনেক মানে বহু বচন একশো হতে পারে এক হাজার হতে পারে বিশ হাজার হতে পারে একটু পরে দেখাবো যে হাজার হাজার নারীর কথা বলা হয়েছে আসেন তারপর দেখা কি দেখা আছে হে তেজপুত্র তোমার নিমিত্তে নিষ্পেরিত হইয়া বৃতের লইয়া নির্মল ভাবে এই সম্রাস করিত হয়েছে আমরা যেন বহু সংখ্যক সুশ্রী নারী প্রাপ্ত হই মানে আপনাকে মাত্র তিনটি মন্ত্র দেখালাম যেখানে দেবতাদের কাছে মনিঋষিগণ প্রার্থনা করেছে তাদের নাম ধরে এবং তাদের কর্ম কি তাদের কাজকে ডেকে সামনে রেখে তারা বলেছে বারবার বলছে যে আমরা যখন স্বর্গ গমন করব বহু সংখ্যক অনেক সংখ্যক অনেক জানে সুশ্রী সুন্দর সুন্দর রমণী পাই আর এটা আপনারা সকলেই জানেন যে একাধিক জায়গাতে বেদের মধ্যেও চারটে বেদের মধ্যে অফসারের কথা বলা হয়েছে অনেকগুলো অফসারের কথা হচ্ছে ছয়টা প্রজাতির অফসার আছে অনেকগুলো বলে যে সাতাশটা মানে সাতাশ রকমের অফসার আছে অফসারা কি স্বর্গীয় রমণী আপনার যে কেউ গুগল করে দেখে নেন যে কোনো সংস্কৃত ডিকশনারি করে দেখে নেন আফসারা মানে স্বর্গীয় রমণী আসেন আপনাকে এটা ঋগ্বেদ থেকে দেখালাম এবার দেখে অথর্ববেদ এটা অথর্ববেদ যেটা আপনাকে একটু আগে দেখালাম এই অথর্ববেদ অথর্ববেদ এটা হচ্ছে ডক্টর তুলসীরাম শর্মার অনুবাদ এটা হচ্ছে আর্য সমাজীদের এটা অনুবাদ আপনাদেরকে দেখায় দেখেন অথবের কান নাম্বার চৌত্রিশ অথরবেদ কান নাম্বার অর্থবেদ কান কান হচ্ছে চার সূত্র হচ্ছে চৌত্রিশ মন্ত্র নাম্বার হচ্ছে এখানে পাঁচ কি বলছে দেখেন দেখেন স্বর্গ লোকে বাহু স্ত্রী নামে শাম স্বর্গলোকে বহু স্ত্রী নামে শাম এখানে দিয়েছে স্বর্গলোকে বহু স্ত্রী নামে শাম স্বর্গলোকে মানে স্বর্গ মানে স্বর্গে যখন যাবে বহু স্ত্রী বহু মানে অসংখ্য অসংখ্য নারী দেওয়া হবে আপনারা আমাদের বাহাত্তরটা হর নিয়ে মাতামাতি করছেন এই অসংখ্য নারী আপনারা লুকিয়ে ফেলছেন কোথায় লুকাবেন এগুলো কারণ বেদ আমরা বলেছি স্পষ্টভাবে বেদে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে যে স্বর্গ লোকে বহু স্ত্রী নামে সাম স্বর্গে যখন যাবে এইসব ক্ষত্র যারা যুদ্ধে মুজাহিদগণ যুদ্ধ করে যারা মৃত্যুবরণ করেছে এইসব ব্যক্তিদেরকে স্বর্গে অসংখ্য নারী দেওয়া হবে অসংখ্য কোনো হিসাব নেই আপনাদের নারী কত দেওয়া হবে মানে অপসরা তথা হুর কত দেওয়া হবে এর কোনো হিসাব নেই আপনি বাহাত্তরটা হুর নিয়ে মুসলিমদেরকে কটুক্তি করছেন এই জন্য বলি যে মানে অপরের চালে যদি ঢিল ফেলেন নিজের মানে বাড়িতেও বা ছাদেও কিন্তু পাথর পড়তে পারে তো যাই হোক এরপর আপনাদেরকে দেখা উপনিষদ থেকে এটা হচ্ছে ইস উপনিষদ প্রথম বদলি ইস উপনিষদ দেখাচ্ছি এই সরি খট উপনিষদ খট উপনিষদের প্রথম অধ্যায় প্রথম বলি মন্ত্র নম্বর পঁচিশ এখানে একই লেখা আছে যে মত্তলোকে যে সমস্ত কামবস্তু দুর্লভ সেই সমুদায় ইচ্ছা অনুসারে প্রার্থনা করো মানে মর্তলোকে যেসব জিনিসগুলোকে পাওয়া যায় না হে মানে বলছে হে প্রজাপতি তুমি সেগুলো প্রার্থনা করো এই সকল রথযাক্ত মাত্রা ও বাদ্যযন্ত্রধারিণী রমণীগণ এরূপ রমণী মানুষেরা পায় না আমার প্রদত্ত এই সকল পরিচয় মানে পরিচা বিনি বিনি কর্তৃক পরিচালিত হয় এ নচিকতা মরণ সম্বন্ধে প্রশ্ন করিও না মানে এখানে একটা ঘটনা বর্ণনা করা আছে স্পষ্টভাবে এখানে যমরাজ তিনি পরিস্পষ্টভাবে সে ব্যক্তিকে বলছে যে তুমি আমার কাছে প্রার্থনা করো যেগুলো এই মর্তলোকে পৃথিবীতে পাওয়া যায় না যেমন তুমি চাইতে পারো সুন্দর সুন্দরী রমণীগণ কিন্তু সুন্দর সুন্দর রমণীগণ আর আপনারা এখানে পড়তে পারেন গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা স্পষ্টভাবে লেখা আছে যে সুন্দর সুন্দর অপসারীগণ মানে স্বর্গে গেলে যে সুন্দর সুন্দর অপসারীগণ পাওয়া যাবে যেগুলো দুনিয়াতে পাওয়া যায় না মানে পৃথিবীতে পাওয়া যায় না কোনো মানুষ যাদেরকে পায় না দুনিয়াতে হ্যাঁ, হে পার্থ তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব মানে এখানে একটা প্রার্থনা করা শেখাচ্ছে যে স্বর্গে গেলে অসংখ্য তাদেরকে সরা দেওয়া হবে সুন্দরী সুন্দরী নারী দেওয়া হবে এটা ইস মানে খট উপনিষদ অধ্যায় নম্বর এক বল্লি নম্বর এক মন্ত্র নম্বর পঁচিশ এবার আসেন ছন্দাজ্ঞ উপনিষদ এর হচ্ছে ছন্দজ্ঞ উপনিষদ অষ্টম অধ্যায় মানে আট অধ্যায় দ্বাদশ কাণ্ড মানে খণ্ড বারো নম্বর খণ্ড মন্ত্র নম্বর তিন পরিষ্কার এখানে একই কথা বলেছে সেই প্রকার এই প্রাসাদ মানে প্রসাদ গুণ প্রাপ্ত আত্মা এই শরীর হইতে উত্থিত হইয়া পরম জাতি সম্পূর্ণ হইয়া বিরাজ করে তখন ইহা উত্তম পুরুষ তখন স্ত্রী লোকের সহিত হোক বা মনে আরোহণ করিয়া হোক জাতিবর্গের সহিত হোক সে আহার করিয়া মানে এখানে একটা ঘটনা বর্ণনা করেছে স্বর্গের বর্ণনা যে স্বর্গে গিয়ে তারা কি কি পাবে তার মধ্যে স্ত্রী লোকের কথাও এখানে বর্ণনা হয়েছে এমনকি আপনি যদি বৌদ্ধদের সাহিত্য পড়েন আমার কাছে এটা বৌদ্ধদের সাহিত্য একটা আছে যেটাকে জাতক বলা হয় পাঁচশো ছত্রিশ নম্বর জাতক কুণাল জাতক যেটাকে বলা হয় কুণাল জাতকে এখানে স্বর্গীয় রমণীর কথা অসংখ্যবার বর্ণনা করা হয়েছে ত্রিপিটকে আমার জানা মতে বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক ত্রিপিটকে একশো নিরানব্বই বার ত্রিপিটকে যেটা বাংলা সোসাইটি থেকে ছেপেছে এই বাংলাদেশ ত্রিপিটক সোসাইটি থেকে ছাপিয়েছে এই ত্রিপিটকে একশো নিরানব্বই বার শুধু অপসরার কথা এসেছে একশো নিরানব্বই বার এই ত্রিপিটকটা টোটালি উনষাট খণ্ড আমার আছে ইনশাল্লাহ একদিন এটা নিয়ে আলোচনা করব কারণ অনেক ভার্স তার জন্য দেখাচ্ছি না এরপর আপনাকে সার্বিকভাবে আমি এটা দেখালাম যে সার্বিকভাবে হিন্দু ধর্মগ্রন্থে অসংখ্য অবসরের কথা বলা হয়েছে আর মহাভারত শান্তি পর্ব শান্তি পর্ব আটানব্বই নম্বর অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোকে স্পষ্ট বলা হয়েছে যে স্বর্গে যখন এইসব যোদ্ধা ক্ষত্ররা যাবে যারা যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে স্বর্গের কে তাদেরকে হাজারো অপসরা দেওয়া হবে তারা দ্রুত গতিতে তারা সেখানে ছুটে বেড়াবে মানে তাদেরকে আনতে যাবে অসংখ্য মন্ত্র আছে তো যাই হোক আমরা সংক্ষিপ্তভাবে এই কথা বলতে চাই যে প্রথম কথা প্রত্যেকটা মুসলিম যে স্বর্গে গেলে যে তাদেরকে অনেকগুলো হুর দেওয়া হবে সত্তর হুর দেওয়া হবে বাহাত্তর হুর দেওয়া হবে এই মর্মে কোনো হাদিস সহি নাই দুই নম্বর কিছু শহীদ যারা আছে তাদের জন্য এই বর্ণনা পাওয়া যায় কিন্তু আমরা বলি যেসব হিন্দু দাদারা আমাদেরকে কটুক্তি করছেন আপনার ধর্মগ্রন্থে তো হাজার হাজার অফসরের কথা বলছে স্বর্গ যেমন অথবা কার নাম্বার চার সূত্র নম্বর চৌত্রিশ মন্তব্য দুইয়ে বলা হচ্ছে যে স্বর্গ লোকে বহু স্ত্রী নামে সাম স্বর্গে যখন যাবে বহু স্ত্রী পাবে কত তার হিসাব নেই এক হাজার হতে পারে বিশ হাজার হতে পারে মহাভারতে স্পষ্টভাবে একাধিক জায়গাতে আছে মহাভারতে যেটাকে হাজার অফসর দেওয়া হবে হাজার অফসর দেওয়া হবে আর অথর্বেদে আপনার যদি ভালো করে দেখি যে অথর্বেদে অসংখ্যবার এই অফসারের কথা এসেছে দেখেন আমি শুধুমাত্র দেখাচ্ছি কতবার এসেছে হ্যাঁ অথবা কান নম্বর চার সূত্র নম্বর সাঁত্রিশ মন্ত্র নম্বর একে অফসারের কথা বলা হয়েছে দুই নম্বর অথর্বেদে এখানে একটা দেখানো শুধু মানে দেখাচ্ছে কত জায়গায় এসেছে অফসারার কথা একটা হলো জি এখানে অথর্বেদ অথর্বেদ কান নম্বর চার সুখ নম্বর সাঁত্রিশ মন্ত্র নম্বর বারোতে আফসারার কথা বলা হয়েছে এখানে একটা অফসারের কথা বলা হয়েছে চার আটত্রিশ কান্ড চার সুখ আটত্রিশ এখানে একটা অফসারের কথা বলা হয়েছে অসংখ্য জায়গা আছে এখানে আফসারাস কথা বলা হয়েছে মানে আমি শুধু মন্ত্রগুলো মানে সার্চ করছি পিডিএফ থেকে সার্চ করছি দেখেন কত জায়গায় অফসারের কথা বলা হয়েছে আপনারা সকলে দেখতে পাবেন অফসারা এখানে অফসারের কথা বলা হয়েছে এক নম্বর মন্ত্র কান নম্বর অথবেদ কান চার সুখ আটত্রিশ মন্ত্র নম্বর একে এই আফসারের কথা এখানে আসছে এখানে আমি অথর্বেদের আফসারা সার্চ দিয়ে আমি দেখেছি এবং চারটে বেদে আমি অসংখ্য জায়গাতে অফসারের কথা পেয়েছি যেখানে বারবার অফসারের কথা বলা হচ্ছে দেখেন আমি শুধুমাত্র সার্চ অপশনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত জায়গা আছে প্রত্যেকটা রেফারেন্স দিচ্ছি না আপনারা এখান থেকে দেখে নেবেন পরে ভিডিওটাকে পিলে পিলে করে দেখে নেবেন যে অপসের কথা মানে অথর্বেদে কয়েকশো বার কাছাকাছি চলে এসেছে দেখেন অসংখ্য জায়গাতে অপসরার কথা বলা হয়েছে অপসরাস অসংখ্য জায়গাতে যাই আমি এতগুলো দেখাচ্ছি না সময় অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য দেখাচ্ছি না তো সার্বিকভাবে আপনাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম যে খ্রিস্টান ধর্মগ্রন্থে তথা স্বর্গীয় রমণের কথা আছে হিন্দু ধর্মগ্রন্থে তো হাজার হাজারের কথা বলা আছে খ্রিস্টান ধর্মগ্রন্থে একশোর কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থেও একই কথা বলা হয়েছে যে তারা বহু স্ত্রী স্বর্গে গেলে পাবে বৌদ্ধ ধর্মগ্রন্থও আছে একশো নিরানব্বই বার শুধু অপসরের কথা বলা হয়েছে আর হিন্দুরা বিশ্বাস করে যে ছাব্বিশ জন অপসরা আছে তার মধ্যে উর্বশীর কথাতে স্বয়ং বেদেই বর্ণনা করা হয়েছে উর্বশীর কথা তাছাড়া অনেকগুলো ধর্মীয় শাস্ত্র গ্রন্থের মধ্যে বিভিন্ন অপসরের কথা বলা হয়েছে যেমন রাম্ভা একেও বলা হয়েছে আপনার গুগলে গিয়ে লেখেন যে অপসরা উইকিপিডিয়া এতটুকু লিখলে ডিটেলস পেয়ে যাবেন অপসরাদের উলঙ্গ ছবিও পাওয়া যায় আমাদের চীন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক হোটেল নাম আছে অপসরা অসংখ্য বিষয় অপসরা নিয়ে উইকিপিডিয়াতে যার বড় বড় ইতিহাস পেয়ে যাবেন তো দাদা আপনাদের ধর্মগ্রন্থে এইসব কথা আছে আর আমাদের সঙ্গে এসে কটুক্তি করছেন একটু লজ্জা লাগা দরকার আছে যে আমাদের মুসলিমরা জান্নাতে গেলে সাধারণ মুসলিমরা কটা মানে হুর পাবে একটা অথবা দুটো পাবে আর আপনারা মৃত্যুবরণ করলে আপনারা হাজার অফসারা পেয়ে যাবেন বহু স্ত্রী নামে সাম হাজার অফসার পাবেন অসংখ্য পাবেন আপনাদের মনি ঋষিরা তারা প্রার্থনা করেছে স্বর্গে গেলে জন্য আমরা অনেকগুলো সুশ্রী নারী পাই আবার প্রজাপতির কাছে যেটা উপনিষদ থেকে দেখালাম তাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি আমার কাছে প্রার্থনা করো যে স্বর্গে গিয়ে তুমি অনেক অপ্সরা পাবে যেগুলো দুনিয়াতে পাও না আমি তোমাকে সেগুলোই দিব অসংখ্য ঘটনা আছে তারপরে আমাদেরকে সে আপনারা এই আপত্তি করেন এটা কিভাবে যাই হোক সুপ্রিয় শ্রোতা মন্ডলী যারা অমুসলিম দিদি ভাই যারা আছেন তাদের কাছে আমরা ক্ষমা চাইছি এটা আমাদের বলার কোনো উদ্দেশ্য ছিল না যেহেতু আপত্তি এসেছে যেহেতু সমালোচনা করছে তার জন্য জবাব দেওয়ার জন্য আমরা বাধ্য কেননা তারা এটা নিয়ে সমালোচনা করছে তাই আমরা একথাই বলি যে অপরের চালে যদি ঢিল মারেন নিজের চালও পাথর পড়বে এটাই স্বাভাবিক কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছোড়া উচিত নয় আপনারা একটা হুর নিয়ে মাথা খারাপ করছেন আমরা হাজার হাজার হুর আপনাদের ধর্মগ্রন্থ থেকে ইনশাল্লাহ আরো দেখাতে পারবো অসংখ্য আছে প্রচুর আছে কতগুলো দেখাবেন বেদ থেকে যদি অপসরের কথা নিতে যাই তাই কয়েকশো আমরা শ্লোক দেখাতে পারবো আরো পুরাণ শাস্ত্রে মহাভারতে রামায়ণে কত জায়গায় যে আছে এর নিতে গেলে একটা মোটা বই তৈরি হয়ে যাবে অপসরাদের বর্ণনা তারা কেমন অপসরের সঙ্গে দেবতারা কি কাজ করেছে অনেকগুলো আছে শুধু একটা দেখাই আমার কোনো দোষ দিবেন না এখানে একটা হিন্দু লেখকের একটা বই আছে আপনাকে দেখাচ্ছি যারা আপনারা পড়তে চান আপনারা বইটা পড়তে পারেন হিন্দু একজন লেখক আপনাকে দেখাচ্ছি এখানে দেখছেন এটা অতুল সুরের লেখা একজন হিন্দি স্কলার অতুল ডক্টর অতুল সুর বইটির নাম হচ্ছে দেবালকের যৌন জীবন দেবালকের যৌন জীবন এই বইটা শুধু সূচিপত্র দেখায় বইটা একশো চুয়ান্ন পৃষ্ঠার বই সূচিপত্র দেখায় এটা আমার লেখা নয় হিন্দুদের লেখা মুসলিমদের নয় সূচি দেবালকের যৌন জীবন তারপরে বলছে অপসরার যৌন আবেদন দেবদেবীর ব্যভিচার দেবদেবীর অজাচার শিব সংযমী দেবতা মানে এগুলো সব খণ্ডন করেছে দেবদেব মানে দেবদেবীদের ব্যবচার প্রসঙ্গে অনেকগুলো হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক দলিল নিয়ে আসা হয়েছে শিব সংযমী দেবতা ছিল না এটা প্রমাণ করেছে ঠিক আছে অসংখ্য নাইদাই সঙ্গম এবং তন্ত্র ধর্ম মানে এখানে প্রত্যেকটা দেখেন যে হিন্দুদের কামশাস্ত্র যে ধর্মে কামশাস্ত্রের কথা বলে সেই ধর্মের অনুসারীরা আমাদেরকে টিটকিরি মেরে বলছে মানে এটা গোটা বই একশো চন্দ্র পৃষ্ঠার বই মানে আপনারা পড়লে এখানে আশ্চর্য হয়ে যাবেন এটা কোনো মুসলিম লেখক না আমি এখানে কিছু কিছু মানে শুধু নোট করেছি দেখেন সূর্য অজচারী দেবতা চন্দ্র ব্যভিচারী দেবতা চন্দ্র দক্ষে সাতাশটি মেয়েকে বিবাহ করেছিল কিন্তু তাতেও তার কাম লালসা পরিতৃপ্ত হয়নি কামশক্ত হয়ে সে দেব মানে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারেককে অপহরণ করে ধর্ষণ করে মানে এটা দেবতারা এই কাজ করেছে এটা আমি বলছি না এটা হিন্দুদের মানে লেখক তারাই এইসব কথাগুলো তাদের ধর্মগ্রন্থে এইভাবে লিখেছে আরো দেখেন মানুষের যৌন জীবন যেমন সংযমের অভাব দেখা যায় দেবতাদের ক্ষেত্র ঠিক তাই ছিল বস্তু দেবতারা আমার ইন্দ্রিয় মানে এখানে তাদের অজাচারের কথা অসংখ্য লেখা আছে তো যাই হোক এটা বইটা আমাদের কোনো লেখা না ডক্টর অতুল সুরের লেখা দেব মানে এটা হচ্ছে দেবালকের যৌন জীবন গোটা প্রকাশনী দেখে নেন এটা কোনো মুসলিম প্রকাশনীয় না দেখেন পুরস্কার এটা বাংলাদেশের কলিকাতা থেকে ছাপানো হয়েছে সাহিত্যিক বিদ্যাসাগর টাওয়ার শ্যামচন্দ্র স্ট্রিট পুরো ঠিকানা দেওয়া আছে সত্তর টাকা বইটার দাম এখানে পুরো ঠিকানা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এটা সূচিপত্র তো যাই হোক আমরা সার্বিকভাবে এটা বলতে চাইলাম যে আমাদেরকে নিয়ে আপনারা কটু মন্তব্য করছেন হাজার হাজার অফসারের কথা আপনার ধর্মগ্রন্থে আছে প্লিজ আপনার এগুলো নিয়ে সমালোচনা করবেন না আর আমরা মুসলিমরা কখনো সমালোচনা করতে চাই না পবিত্র করেন স্পষ্ট বলছে সুরা আনাম সোনা ছয় আট নয়শো আট যে তোমরা তাদেরকে গালি দিও না তাদের নিন্দা করিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে কেননা তারা ভুল বসে গালি দেবে আল্লাহ সুবাহতালাকে ইসলাম স্পষ্ট বলেছে অন্য ধর্মের সমালোচনা করা যাবে না তবে ইসলামের প্রতি কেউ যদি আপত্তি করে ইসলাম বলেছে তার জবাব দিতে তাই আমরা জবাব দিলাম টিট ফর ট্যাট ভেনাম আপনারা যেমন দেখিয়েছেন আমরা ঠিক তেমনই দেখালাম বরং ইসলামের চাইতে আরো বহু বহু বহু গুণে আপনার ধর্মগ্রন্থে মজুদ আছে আর দেবতাদের অজাচার বা এইসব পুরাণে যা লেখা আছে এগুলো যদি আলোচনা করতে চাই এগুলো মুখ দিয়েও বের হবে না এত নিকৃষ্ট নিকৃষ্ট কথা আছে তাই মানে বিশেষ করে মুসলিম এবং হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ব নষ্ট করার জন্য ইসলামের সমালোচনা করতে আসেন না যদি আপনারা করেন আমাদেরকে জব দিতে বাধ্য হবে কেন যদি ইসলামকে নিয়ে যদি আপনারা সমালোচনা করেন মুসলিমদেরকে যদি কনফিউজ করতে চান তো আমাদের দায়িত্ব হয়ে যায় অলঙ্ঘনের দায়িত্ব হয়ে যায় যে আপনাদের এই ভিডিও বা এইসব লেখনির জবাব দেওয়া আপনাদেরকে একটা ই দেখাচ্ছি যে যে বই স্বামী ব্রহ্মচারী তিনি একটি বই রচনা করে ফেলেছেন মুসলিমদেরকে প্রসঙ্গে যে এই হুর প্রসঙ্গে একটা বই রচনা করেছে এইসব আলোচনা আমাদের দরকার ছিল না কিন্তু তারা যখন বই লিখছে তখন আমাদেরকে আর কি করার দেখান আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটাকে নিয়ে আসার চেষ্টা করছি দেখুন যে একটা বই রচনা করে ফেলেছে আল্লাহর অন্তিম গতি পতিতালয় এই নামে দেখছেন আপনারা অন্তিম গতি অন্তিম গতি আল্লাহর পতিতালয় দেখুন তারা বই লিখেছে ডক্টর রাধা শ্যাম ব্রহ্মচারী অন্তিম গতি আল্লাহর পতিতালয় এই নামে বই লিখেছে ডক্টর রাধা শ্যাম ব্রহ্মচারী দেখেন তুহিনা প্রকাশনী এখানে লেখকের ই করা আছে ঠিকানা দেওয়া আছে পুরো দেখেন যে কলকাতা থেকে বইটা ছাপানো হয়েছে দু সালে ছাপানো প্রথম প্রকাশ দু চোদ্দ কলকাতা থেকে ছাপানো হয়েছে দেখেন তারা একটা বই রচনা করে ফেলেছে যে আল্লাহর অন্তিম গতি পতিতালয় মানে এখানে হুর প্রসঙ্গে আলোচনা করা হয়েছে মানে আপনার বইয়ের ভূমিকা দেখে বুঝতে পারছেন যে বইটা ইসলাম বিদ্বেষী কতটা ভয়ঙ্কর ভাবে এটা রচনা করা হয়েছে তার জন্য আমাদেরকে জব দিতে হলো তো যাই হোক আপনারা যারা এখানে মানে অনুভূতিতে আঘাত পাচ্ছেন তাদের ক্ষমা চাইছি যারা এ ইসলামের সমালোচনা করছে এটা শুধুমাত্র তাদের জন্য জবাব সকল হিন্দুদের জন্য এটা জবাব নয় আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা না